ভাঙবে এবার ভাঙবে গাড়ি বের না হয়ে থাকো বাড়ি পূর্বে এবার পূর্বে গাড়ি বের না হয়ে থাকো বাড়ি ও সকাল থেকে মাঠে শুনছে গানি ক্রিকেটারে বাধা দিলে নেতা বলে হরতাল হবে লাগাতারে মন্ত্রী বলে লাভ হবে না আলোচনায় শান্তি মেলে ভার ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মার ঘুরিয়ে ঘুরিয়ে পূর্বে এবার পূর্বে গাড়ি ফের না হয় থাকো বাড়ি নীল নবঘনে হরতাল দিনে পথঘাট আজ ফাঁকারে ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে উল্টে গেছে ক্ষমতারি পাশার দাম ম্যাডাম বলে কাতে কান্না হলে গুড়িয়ে দে শব্দে গুড়িয়ে নেত্রী বলে গাড়ি ও সকাল থেকে মাঠে নেমে ইট পাটকে হাতে নিয়ে পুলিশ র্যাবে বাধা পেরিয়ে ভাঙছে গাড়ি বাধা দিলে হরতাল হবে মন্ত্রী বলে লাভ হবে না শান্তি মেলে ভার ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরবে এবার ঘুরবে গাড়ি ফের না হয় থাকো বাড়ি সোমবার রাত এগারোটায় শুধু এবিসি রেডিওতে